আসসালামু আলাইকুম উইনাটের আইটির পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে কিভাবে একটি পিকচার ছবি প্রবেশ করানো যায় তা দেখব যা আমাদের ইনসার্ট মেনুর ধারাবাহিকতাই সেই মেনুটির কাজ আমরা সেই ইনসার্ট মেনুতে ক্লিক করব অন্য কোনো মেনুতে থাকলে ইনসার্ট মেনুতে ক্লিক করব পিকচার পিকচারে ক্লিক করার পরে এখানে ড্রপডাউন একটা মেনু আছে এই মেনুতে ক্লিক করলে আমরা দেখতে পাবো ইনসার্ট পিকচার ফর্ম ফ্রম কোথা থেকে নিব আমরা ডিভাইস থেকে ডিভাইস থেকে নেই ডিভাইস থেকে আমরা সহজেই নিতে পারি এবং এখানে নেওয়ার পর আমাদের যে পিকচারটা যে ফোল্ডারে আছে সেখানে চলে যেতে হবে আমার ডি ড্রাইভে আছে আইডি পিকচার এখানে আমাদের কিছু সিনারি পিকচার আছে এই সিনারি পিকচারটা আমরা প্রবেশ করে পারবো যেটা আমাদের পছন্দ দরকার সেটাকে ইনসার্ট করলেই আমরা এটা চলে আসবো এই পিকচার চলে আসছে চলে আসার পর এটাকে আমরা ছোটো বড়ো করতে পারবো এই পিকচার কোয়ালিটিটা খুব ভালো নয় এই কারণে এত সুন্দর দেখাচ্ছে না পিকচারের কোয়ালিটি আমরা ফটোশপে বানাইতে পারি আবার অন্য অনলাইনে বিভিন্ন মিডিয়ায় বানাইতে পারি এই ছবিটি নেওয়ার পর এই ছবিটি এখানে আছে এটাকে আমরা ফরম্যাট করতে পারি বিভিন্ন ফরম্যাট করতে পারি ফরম্যাট বলতে এটা যদি পিকচারটা ছোট থাকে তাহলে আমরা অ্যালাইনমেন্ট করে এই সাইড হচ্ছে নিতে পারি অ্যালাইনমেন্ট তো আমাদের হোম মেনুতে ছিল আপনারা জানেন সেন্টার রাইট লেফট যেখানে ইচ্ছা নিতে পারি তবে আমরা শর্ট কমান্ডটা বলে দিচ্ছি এগুলিতে ক্লিক করলে যাবে এগুলিতে ক্লিক করলে সেন্টার রেট জাস্টিফাই সবগুলোতে যাবে আমরা ওটাতে কলার করার পরও এছাড়াও কিবোর্ডে নিতে পারি কন্ট্রোল এল কন্ট্রোল ইতে মাঝে কন্ট্রোল আর এ রাইট কন্ট্রোল এল এ লেফট তো এই পিকচারটা যখন এভাবে ক্লিক করব তখন চারদিকে ড্রপগুলো আসবে ড্রপগুলো আসলে বুঝতে হবে সিলেক্ট সিলেক্ট করার পর আমরা কিন্তু এখানে একটা মেনু পাইছি নতুন করে পিকচার সিলেক্ট করলে এখানে একটা মেনু পাই ফরম্যাট পিকচার এখানে ফরম্যাট পিকচার আছে তো আমরা ফরম্যাট পিকচার দিয়ে আমরা বিভিন্ন এই টুলসগুলো এক একটা দিয়ে আমরা পিকচারটাকে ফরম্যাট করতে পারবো সাজাইতে পারবো সেটা আমরা ধারাবাহিকতা দেখবো তবে আমরা দুইভাবে পিকচার ইনসার্ট করতে পারি ফার্স্ট ইনসার্ট আমরা কিভাবে করলাম এখানে করলাম ফ্রম দিস কম্পিউটার থেকে insert picture from this device থেকে করলাম ডিভাইস থেকেও করতে পারি আবার আমরা কোথা থেকে নিতে পারি আরেকটা সোর্স আছে আমাদের যা যারা অনলাইন থাকে অনলাইন থেকে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডে ছবিটা নিতে পারি তো আমরা অনলাইনে ক্লিক করার পরে এই ছবিগুলো দেখাবে যদি আমরা অন্য কোনো ছবি সার্চ করে নিতে চাই তাহলেও নিতে পারি ন্যাচারাল ন্যাচারাল ভিডিও ছবিগুলো দেখতে পারি আমরা ন্যাচারাল বিভিন্ন কিছু আবার বেসিক যেগুলো থাকবে সেগুলো আমাদের এখানে সেট করাই থাকবে অনেকগুলো জিনিস সেট করাই আছে সেট করাও থাকে আমরা সার্চ করে কোনো নির্দিষ্ট পিকচারও প্রবেশ করাতে পারি ওইখানে ক্লিক করে ক্লিক করার পরে আরও বেশি পিকচার পাচ্ছি বিড়ালগুলো দিচ্ছি আমরা এখানে ওকে এই যে ছবিটা ডাউনলোড হয়ে এখানে চলে আসছে সুন্দর না খুব ভালো লাগছে খুব ইজি সহজে আমরা এই পিকচারটা প্রবেশ করাতে পারছি এবং সেটাকে আমরা বিভিন্ন জায়গায় অবস্থানে নিয়ে পিকচারকে ফরমেট করে কাজ করতে পারবো আ বিউটিফুল হ্যাঁ খুব বিউটিফুল একটা পিকচার দিস সো নাইস এখানে এই যে এই ছবিটা এটার ভিতরে এসে পড়ছে এটাকে ছোট করার পর এটার ভিতরে এসে পড়ছে আমরা এইটা ফরমেট দিয়ে আবার শিখব বিভিন্ন কিছুতে আমরা এই ফরমেট দিয়ে এগুলি শিখতে পারবো তো আমরা আজকে এই পর্যন্তই থাকছে কিভাবে পিকচার ইনসার্ট করছি শুধু এইটুকুই থাকছে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে শুধু সুন্দর পিকচার ফরম্যাটগুলো নিয়ে আল্লাহ হাফেজ